সো হ্যালো ইবরান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সো আমার প্রথম ইউটিউব চ্যানেলে প্রথম ভিডিও আপলোড দিচ্ছি আজকে সো আজকে হচ্ছে পনেরো তারিখ সো আজকে হচ্ছে দোবারা আজকে একটা নতুন সিনেমা ওটিভি প্ল্যাটফর্মে রিলিজ হয়েছে নেটফ্লিক্সে সো সেটা আপনারা কিভাবে খুব সহজে ডাউনলোড দিতে পারবেন সো এই নিয়ে আজকে একটা ভিডিও বানাবো সো আমি যে পদ্ধতি ব্যবহার করব সেটা আপনারা মোবাইলেও পাবেন এবং কম্পিউটারের পিসিতেও পাবেন তো আমি বেশি কথা না বলে শুরু করা যাক সো ফার্স্টে আপনারা যাবেন হচ্ছে আমি একটা লিঙ্ক দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশনে সো এই লিঙ্কটা আপনারা আমি লিঙ্কে সেটা কপি করে নিচ্ছি দেখাচ্ছি কিভাবে কপি করতে হয় সো আমার হচ্ছে মেন চ্যানেল আছে একটা গ্রুপ আছে চ্যানেল আছে টেলিগ্রামে সো সেইখানে আমরা ঢুকছি টেলিগ্রামে সো আমরা টেলিগ্রামে ঢুকে পড়েছি সো এখানে হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমাদের চ্যানেল মুভিওয়ালা এটা টেলিগ্রামে আছে এটার হচ্ছে ইউআই ইউ লিঙ্ক সো লিঙ্কটা হচ্ছে মুভিসওয়ালা ভিআইপি সো এটা টেলিগ্রামে সার্চ দিলে এসে যাবে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এখন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন দোবারা মুভিটা দোবারা মুভিটা এখানে হচ্ছে আমি ইমেজটা দেখিয়ে দেই এইটা দেখতে পাচ্ছেন ইমেজ সো এখানে আমরা লিঙ্কটা কপি করে নিচ্ছি আপনার আমি এই সব লিঙ্কগুলো হাজার আশি সাতশো বিশ চারশো আশি সো আমরা আমি সব মানে একদম মানে লিখে দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশনে আপনারা যেটা খুশি সেটা ডাউনলোড দিতে পারবেন আমি ডাউনলোড দেবো হচ্ছে আমি মানে এক ভিডিওতেই সব কিছু বলে দিচ্ছি এটা হচ্ছে সাতশো বিশ সাতশো বিশটা আমি একটু কপি করে নিচ্ছি কপি লিঙ্ক কপি লিঙ্ক করে আমরা আপনারা মানে আপনার ফোনে অ্যান্ড্রয়েড ফোনে আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন ব্রাউজার নামে একটা অ্যাপস সো সেই অ্যাপসটা ওপেন করে নেবেন সো এই অ্যাপসে হচ্ছে কোনো মানে অ্যাড আসবে না আপনাদের মানে সমস্যা হবে না ডাউনলোড দিতে সেজন্য আমি ব্রাভ ব্রাউজারটা ইউজ করছি সো আপনারাও ব্রাভ ব্রাউজারটা ইউজ করবেন আপনারা ডাউনলোড দেওয়ার একদম সুবিধা হবে আমি ইউটিউবে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি কিভাবে ডাউনলোড করতে হয় মুভি তাছাড়াও আপনারা ব্রাভ ব্রাউজার ডাউনলোড দিয়ে নেবেন সো আমরা এই ব্রাভ ব্রাউজারে ঢুকছি সো গাইজ দেখতে পাচ্ছেন আমি ব্রাভ ব্রাউজারে ঢুকে পড়েছি এখন হচ্ছে এখানে ওই লিঙ্কটা পেস্ট করে দিবেন আমি এই লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি আপনারা মোবাইলে এভাবেই পেস্ট করে দেবেন আপনারা মানে শো করবে এরকম স্ক্রিন সো এখানে ক্লোজ এক্স নামে একটা লেখা আছে সো এখানে ক্লিক মারবেন তারপরে এখানে আনলক লিঙ্ক নামে একটা অপশন আছে এখানে ক্লিক মারবেন সো ক্লিক করার পর আবারও আসবে ক্লোজ এক্স এইখানে ক্লিক মারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন উপরকার মানে আপনারা বুঝে নেবেন উপরকার যে মানে নিচে একটা লিঙ্ক থাকবে নিচের যে একটা লিঙ্ক থাকবে ওইটাই হচ্ছে অনলাইন ওয়াচ অনলাইন ওয়াচ আমি মানে আমি সব মুভি আমি অনলাইন ওয়াচ দিয়েছি সাতশো বিশ আর হাজার আশিতে একটা করেই লিঙ্ক থাকে চারশো আশিতেও একটা করে লিঙ্ক শুধুমাত্র সাতশো বিশে হচ্ছে একটা দুইটা করে লিঙ্ক থাকে ডাউনলোডের আর হচ্ছে অনলাইন ওয়াচে তো একটাই থাকে নিচে একদম সো এখানে দেখতে পাচ্ছেন অনলাইন ওয়াচের একটা লিঙ্ক আমি প্রথমে সর্বপ্রথম আপনাদের দেখাবো হচ্ছে কীভাবে ডাউনলোড দিতে হয় মুভি তো এখানে জিডি টিওটি এখানে ক্লিক মারবেন সো গাইজ দেখতে পাচ্ছেন এখানে ঢুকে গিয়েছে সো এখন হচ্ছে আপনারা হচ্ছে লগ ইন রেজিস্টার করে নেবেন একটা মানে জিমেল দিয়ে সো আমি লগ ইন রেজিস্টার করে নিচ্ছি সো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা অ্যাকাউন্ট এসে গেছে এই জায়গায় সো মোবাইল মোবাইলে একদম সেম প্রসেস আপনারা ফলো করবেন সো এখানে আমি একটু ক্লিক মারলাম আমার জিমেইলে জিমেলে ক্লিক করার এখানে পাসওয়ার্ড চাচ্ছে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি সো গাইজ পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে অ্যালাও একটা অপশন আসবে সো আমি অ্যালাওয়ে ক্লিক মারবো নেভার দিয়ে দিচ্ছি সো গাইজ অ্যালাউই ক্লিক মারার পর এরকম একটা অপশন আসবে সো আমি এখানে ক্লোজ করে দেব ক্লোজ করে দেওয়ার পর আমি আবার ওই লিঙ্কটাকে ক্লিক মারবো প্রথমে ফার্স্টে যে লিঙ্কটাকে ক্লিক মারছিলাম আবার ফার্স্টে আবার ক্লিক মারবো সো এখানে হচ্ছে ডাউনলোড অ্যান্ড প্লে হেয়ার এই জায়গায় ক্লিক মারবো সো গাইস আমার হচ্ছে জিমেলটা একদম মানে ফুল হয়ে গেছে সো আপনাদের এই অবস্থায় একটা সুবিধা হবে আপনাদের আপনাদের হচ্ছে অনেকগুলো ছবি ডাউনলোড করার পরে আপনারা দেখবেন আপনাদের জিমেলটা এরকম হয়ে গেছে সো এখানে দেখতে পাচ্ছেন ইয়োর গুগল ড্রাইভ স্টোরেজ স্পুল প্লিজ ক্লিক হেয়ার সো এখানে ক্লিক মারবেন এখানে ক্লিক করে আপনারা আপনাদের ড্রাইভের যে কোনো জিনিস ক্লিক মানে ডিলিট করতে পারবেন খালি করতে পারবেন সো আমি এখানে অনেকগুলো দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু কিছু ফাইলগুলো ডিলিট করে দিচ্ছি ক্লিক করে সো এখানে আমি এই কয়টাই ডিলিট করে দিচ্ছি স্মিস সো ডিলেট অপশনে ক্লিক মারলাম সো এখানে দেখতে পাচ্ছেন আমার ডিলেট সাকসেসফুল হয়ে গেছে সো আমি এখানে আবার ক্লোজে ক্লিক মারবো ক্লোজে ক্লিক পর আবার ফার্স্টে আবার ওই লিঙ্কটাকে ক্লিক মারবো সো ফার্স্ট টাইম আপনাদের একটু ঝামেলাই হবে এই সব কিছু হ্যান্ডেল করতে তারপরে একদম মানে ইজি হয়ে যাবে সো আমরা আবার ডাউনলোড ক্লিক মারবো so guys download here click করার পর এই জায়গায় আরেকটা অপশন আসবে ডাউনলোড হেয়ার এই জায়গায় ক্লিক মারবেন সো গাইস তারপর এই জায়গায় আর একটা অপশন আসবে সো এই জায়গায় video is still being process so এই জায়গায় ক্লিক না মারলেই হবে মানে যে এই জায়গায় ক্লিক মারলেও হবে এই জায়গায় ক্লিক মারা সো আমি এই জায়গায় ক্লিক মারবো সো এই জায়গায় ক্লিক মারার পর এই জায়গায় ডাউনলোড অ্যানিওয়াই লেখা আছে এই জায়গায় ক্লিক মারবেন তো গাইস এই জায়গায় ক্লিক মারার পর অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে সো দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড হচ্ছে এই জায়গায় দেখতে পাচ্ছেন সো আমি এটা কেটে দিচ্ছি আমার ডাউনলোডের প্রয়োজন নেই সো এখন হচ্ছে আপনার আপনাদের দ্বিতীয় একটা প্রসেস দেখাবো সো যে প্রসেসে আপনারা অনলাইন ভিডিও দেখতে পারবেন অনলাইন ওয়াচ সো এই জায়গায় ক্লিক মারবেন সো আপনারা এই ব্রাউজারেই দেখবেন ব্রাউজারে এই ব্রাউজারে কোনো অ্যাডম্যাট শো করবে না সো আমরা হচ্ছে এই ব্রাউজারে মানে অনলাইন ওয়াচে ক্লিক মেরেছি সো সাথে সাথে দেখতে পাচ্ছেন একটু লোড হচ্ছে সো লোডিং সো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের এই জায়গায় অনলাইন নচ মানে প্রসেস হয়ে গেছে সো এই জায়গায় ক্লিক মারবেন সো এই জায়গায় একটা অ্যাড এসেছে এই জায়গায় ক্লোজ মারবেন এই জায়গায় আবার অ্যাড এসেছে আপনারা ক্লোজ করে এই জায়গায় দেখতে পাচ্ছেন অনলাইন নচ লোডিং হচ্ছে সো এই জায়গায় আপনারা চেঞ্জ করে পারবেন সাতশো বিশ আছে এবং তিনশো ষাট সো আপনারা কত কোয়ালিটিটা দেখবেন সো এই জায়গায় চুজ করে দেখতে পারবেন আমি অটো দিয়ে দিয়েছি সো গাইস এই জায়গায় দেখতে পাচ্ছেন আমার অনলাইন ওয়াচটা প্লে হয়ে গিয়েছে অলরেডি সো এই জায়গায় আপনারা মানে অনলাইন ওয়াচ করতে পারবেন খুব সহজেই আমার নেটটা একটু স্লো সেই জন্য একটু লোড হচ্ছে সো আমি এই জায়গায় ক্রস করে দিচ্ছি সো আপনারা মনে হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে কি করতে হবে সো এটা হচ্ছে আমার নিউ চ্যানেল সো এই জায়গায় হচ্ছে আমি নিত্য নতুন সব কিছু আপলোড দেব সব মুভি সো মুভি কিভাবে ডাউনলোড করতে হয় এবং নিত্য নতুন সব আপডেট দেব মুভির সো আপনারা যা যা মুভি লাভার সো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন সব ভিডিও সর্বপ্রথমে আপনি পান সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো এবং সুস্থ থাকবেন খুদা হাফেজ